শ্বশুরবাড়ির লোক বলবে আমার ছেলে তো বিদেশ গেছে তোমার সুখের জন্য স্বামীও বলে আমি তো বিদেশ আসছি তোমাদের জন্য কিন্তু আমি ছাড়া আই মিন প্রবাসীদের বউ ছাড়া এই কষ্ট কিন্তু কেউ পায় না ফ্যামিলি বাবা মা ভাই বোন কিন্তু টাকা পয়সা নিয়ে খুব সুখে থাকে কিন্তু একটা প্রবাসীর বউকে টাকা পয়সা নিয়ে সুখে থাকে তার এই বুকে তার স্বামীর না থাকার যে যন্ত্রণা এটা শুধু সে একেই ভোগ করে তারপরও না দিন শেষে প্রবাসীর বউগুলাই দোষী হয় এমন কেন ভাই